Guys hi welcome back to my channel again চলে এসছি আবার বই মেলাতে এই কোথায় এসছি ফার্স্ট টাইম রাইট আমার সেকেন্ড টাইম তো এসছি আমি সন্দীপ আর এই দেখো অনির্বাণ তো এখানে দেখি কি আবার বুকস পছন্দ হয় না হয় এই এখানে কমিক্স আছে দেখো এই নেবে কমিক্স আমি তো পড়ি না তুমি পড়তে পারো কমিক্স পড়ো না এই যে কাতো করতে দিবি না ভাই এত মোটা মোটা বই পড়তে ভাল লাগে অনেক oh বই চটি বই পড়ি এই এত মোটা মোটা বই আমি পড়বই না বোরিং লাগে এখনও পছন্দ করছে আমার যা হোক পছন্দ হলো মঙ্গা ভাইয়ের জন্য বা ও বলে আমার কাছে সব কালেকশন আছে দেখ ভালো আমার পয়সা বেঁচে গেল কোনটা এই বইটা না বাহ গান্ধী ওটা পড়া আছে জানি ওটা নেবো বইটা স্টিফেন হকিংস বইটা ভাইয়ের কাছে রয়েছে কোথায় গেল গো ওই তো ওই তো সেম ভাইয়ের কাছে আছে অনেক আগে কিনেছিল ফাইভ মাইন্ডস এটাও আছে আমি জানি না এটা ভাইয়ের কাছে আছে কিনা মনে নেই আসলে আকারটা কি মানে এ শনিবারের বইমেলার প্রচণ্ড রস প্রচণ্ড ভিড় কি হলো অনেক ও মারাত্মক ভিড় এখনো আমরা স্টিল ঘুরছি ঘুরতে ঘুরতে দেখি যদি বই পছন্দ হয় কেননা আমি প্রথম দিন মায়ের কাছে এসেই আমার বই পছন্দ হয়ে গেছে আমি কিনে নিয়েছি জানি না আর কোনো বই নেবো কিনা দেখা যাক এর আর একটা স্টলে হ্যাঁ, এইগুলো আর পছন্দ না এসব বই পছন্দ হবেও না কি হলো ও কিনছে বোধহয় হ্যাঁ ও দেখছে করেছেন এই বইটির মধ্যে আপনারা সেই জিনিসগুলো পাবেন আপনারা বইটি যদি কিনতে চান এশিয়ান পাবলিকেশনের স্টল রয়েছে এশিয়ানের স্টল নাম্বার চারশো ছয় এবং পাঁচশো দুই যেখানে এই বইটি পেয়ে যাবেন আরও অনেক বই তো রয়েছে যেগুলো এখানে আপনারা দেখলেন আজকে আপনাদের সামনে নিয়ে আসা হলো অশোক টন্ডনের এই লেখাটি পড়ুন আপনারা যদি সত্যি নেতাজি সম্পর্কে জানতে চান এবং যে অধ্যায় এখনো গুমনামির অন্ধকারে রয়েছে সেই অধ্যায়টা কিন্তু এই অশোক টন্ডনের বইতে পাবেন এবং অশোক টন্ডনই একমাত্র ব্যক্তি যিনি যাবতীয় জিনিসপত্র যেগুলো এই দুমনামি বাবা বা ভগবানজির সত্যি আবারও বলছি বাঙালি আজ অনেকটাই আবেগ হয়ে গিয়েছে কিন্তু নেতাজির ইতিহাস জানতে চায় না আমি মনে করি কথা নেতাজি নিয়ে কোন সরকারের সত্যি মাথা এই কারণে নেই কারণ গভর্নমেন্ট জানে সরকার জানে রাজনৈতিক দলগুলো জানে যে নেতাজিকে নিয়ে হ্যাঁ। ভোট পাওয়া যায় নেতাজির নামে হ্যাঁ, ভোট আসে না এই রেকর্ড হচ্ছে গান্ধীজির নামে ভোট আসে বলে গান্ধীজির এত হ্যাঁ, গুণগান চলে গোটা দেশ জুড়ে আর চন্দ্রের নামে কোনো ভোট ব্যাংক নেই সে কারণে সুভাষচন্দ্রকে নিয়ে কোনো সরকারের কোনো আচ্ছা, ভয় নেই মানে তাই গুমনামি তত্ত্ব লুকিয়ে রাখো আর শুধু বলো যে গুমনামি বাবার জিনিসপত্র বাইরে আনা যাবে না হ্যাঁ, তাহলে নাকি দেশের সোভেন্ট্রি ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাট জিজ্ঞেস করতে চেয়েও না যে গুমনামি বাবা কে এর থেকে বড় মজা মনে হয় ভারতবর্ষের বুকে আর কোথাও নেই আছে আমরা আসতে ব্লক চলছে আমি এখানে ইয়ে, এই আরও অনেক খুলে দিয়েছে ফুড স্টল এত ছিল না এই চা ওখানে আছে চা হলে ওখানে পেতে পারো গেলে কোথায় শোষা চা খাচ্ছে দুটো বললাম মানে না ভালো কেমন বাংলাদেশের ওপরে এসে চা খাচ্ছ এই এটা সত্যি আমি এই হট চকলেটটা খুব ভালো মানে কোল্ড কফি সরি ওটা খুবই ভালো খেতে পারো পরে তো যাচ্ছি এখন বাংলাদেশে চা খেয়ে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আমাকে দিও ঠিক আছে হ্যাঁ। মানে এই আমরা থাকবো না মানে কে থাকবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই মেট্রো যাচ্ছে তুই এখান দিয়ে চলে যেতে পারবি এখান দিয়ে যাবো তো এই নীতিশ কি বলছিল যখন সে দেশ স্বাধীন হয়নি বাংলাদেশ আলাদা হয়নি তখন মানে নর্থ ইস্ট অফ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ তাই তো ঢুকে এইদিকে ভিড় আছে এখানে আসো ভিড় আছে চণ্ডী হ্যাঁ, ব্রো চারশো দুই আর পাঁচশো ছয় চারশো দুই পাঁচশো ছয় ওইটার নাম মনে আছে খাবার অর্ডার দিচ্ছে দেখো তো খাবার অর্ডার দিচ্ছে প্রচন্ড ভিড় আজকে এরকম গাইজ প্রচন্ড পরিমাণে ভিড় আমি আছি এই দোকানটায় এই দোকানে রয়েছি আর অনির্বাণ বেচারা ওখানে দাঁড়িয়ে আছে ওর আজকে স্যাটারডে ও কিচ্ছু খেতে পারবে না সো ব্যাড করে আমি নিচ্ছি একটা ফিশ বাটার ফ্রাই আর আমার বন নিচ্ছে একটা চিকেন মোমো দুটো বাটার ফ্রাই উপরে মানুষ উঠে বসে আছে দেখ तो चाह हाँ। इसको ले जा भाई इसको ले जा इसको तारीख और उसके बाद तो रात में तो देखभाल और मेरा पैसा मांगे तो आपसे मिलकर बहुत गरीब है और मैं फकीर हूँ Ha ha ha. তো গাইজ একটু আগেই দেখালাম তোমাদেরকে একটা খুব সুন্দর এরা নাটক করছে খুব ভালো করছে খুব ভালো করছে আমার খুব ভালো লাগলো কিন্তু অনির্বাণ আর সন্দীপ ওখানে নাটক দেখতে বিজি আর আমি এখানে পাখির ব্লগটা নিচ্ছি কেননা এক জায়গাতে যদি আমি এতক্ষণ সময় কাটিয়ে দিই তাহলে আর বাকি দেখার অনেক বাকি আছে তো সময় হবে না তো ওদিকে আছে বাংলা পক্ষ প্রদীপটা প্রথমবার যখন এসেছিলাম তো বাংলা পক্ষ আমি বলে নিয়েছিলাম তো এখন আর খুশি না মনে হয় বেশিরভাগ ভিড়টা আছে দেখতেই পাচ্ছ ওইদিকে ওইদিকে ফুড কাউন্টার ফুড আসল জায়গা কিন্তু ভিড় নেই কেন না যে জায়গা ভিড় হওয়ার কথা সে জায়গা না মানুষ এখানে বই কিনতে এসছে না খেতে এসছে আমি জানি না তাই হলো ব্যাপার এবারে দেখা যাক এবার এদের নাটক কখন শেষ হয় আর আমরা হ্যাঁ, আমার এই ব্লগটা দেখতে থাকুন ওকে পেলাম না পাবো তো ইচ্ছে পূরণ যাদের এখানে হওয়া দরকার তারা এখানে আচ্ছা, ওটা হ্যাঁ ওই বাড়ি থেকে কাজ করব তারপর জমাতে যাই একটা ভালো ভেজে দোকান থেকে অর্ডার করব খাবার কি খাবার বেবি কর্ন আর পনির টিক্কা না আমি অর্ডার দেব না বাড়িতে খাবার আছে বাড়িতে এখন আমরা ইউএস এর দিকে হাঁটছি ঠিক দিকে যাচ্ছি তারপর ওদিকে যাচ্ছি দেখতে পাবো পাঁচ নম্বর গেটের বিপরীতে কলকাতা আমরা উদযাপন করছি বাংলাদেশ বাংলাদেশ আজ পৃথিবীতম আন্তর্জাতিক কলকাতা শিল্পশালার শ্রী জগন্নাথকে বাংলাদেশ বিপ্লব এই অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জেনা আন্দামিন জেলার মানবর উপহার কমিশনের বাংলাদেশ উপহার কমিশন কলকাতা সম্মানিত অতিথিরা থাকবেন উপস্থিত থাকছেন শিশু শেখর সুজিত কুমার চট্টোপাধ্যায় জনাব Mojrul Islam Teacher communication for the University to the first student of the government degree in Bihar Chhattisgarh at the College of Accounting University. তারা সো গাইজ দেখো কি অবস্থা মানে হেন কোনো স্টল নেই যেখানে ভিড় পাবেন না প্রত্যেকটা স্টলে লম্বা লম্বা লাইন প্রত্যেকটা স্টলে লম্বা লম্বা লাইন দেখো গাইস প্রত্যেকটা স্টলে কি লাইন দেখো মানে আমি যে ভেতরে ঢুকে একটু বইয়ের একটু সেটা পর্যন্ত পাচ্ছি না চারশো দুই পাঁচশো ছয় বাবা রে বাবা আজকে প্রচন্ড ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় এখানে মাই বয়ফ্রেন্ড অ্যান্ড তার বেস্ট ফ্রেন্ড যাচ্ছে আমাকে ছেড়ে আগে হ্যাঁ আমাকে ছেড়ে যাচ্ছিস কেন প্রেম পেছনে হাঁটছো তুই আজকে কি লাইন আছে না না লাইন জানি না কি করে ঢুকবো গাইস ভিড় বাপরে বাপরে মাথা কি বললো একশো আশি গাইস দেখতেই পাচ্ছ কি ভিড় আজকে দেখো শুনতেই পারলাম না কি জোরে চেঁচালো ওইখান থেকে শুনতে পেলাম হ্যাঁ, হ্যাঁ? আরে ব্লগটা নিচ্ছি আর কি না চিনি মনে মনে রাগ জগতে বিরাজ রাগ যতনে ছেলে কিনা কপুনি which is guessing stall number 338 and with amazing prizes awarded. Thank you. আবার আসবে সবার লাস্ট মদন দশ টাকার মদন দা মানে ঘরের মধ্যে চলে আসছে দেখছে ব্লক করছি না সত্ত্বেও ঘরের মধ্যে চলে আসছে লোক বাচ্চা ছোট ছোট বাচ্চারা যারা আছে স্যারের কাছে চলে আসতে বলছি অনেক ঘুম ধরে ঘোরা হলো অনেক বই দেখা হলো একটাও যদি বই কেনে এ তো বই এ তো এ তো বই বোমা নয় অনির্বাণ ওই নেতাজির বই খুঁজতে খুঁজতে সারাদিন কাটিয়ে বই খুঁজে পায় না এখনো খাওয়া হয়েছে আর ফটো তোলা হয়েছে হ্যাঁ ওর মোমো ভালো লাগেনি আমি তো খেয়েছি আর এছাড়া হচ্ছে আমি কিচ্ছু খাই এখানে মদন দাবার এসেছিল এটা বলে দিলাম ভাই আগে পাচ্ছি না আমি বন্ধ করছি অনেক ভিডিও নিয়েছি ভাই আমি আর পাচ্ছি না তা পুরোটা তৈরি করতে অনেক সময় লাগবে না অনেক সময় লাগবে আচ্ছা আমি করতে পারবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ, কত পাবো যেরকম যেরকম দাম সেট করবে অর্থাৎ টাকা পেন্টিংস গুলো জাস্ট দেখো ওয়াও ওইটা দেখো just look this painting oh my god wow wow wow আর সব থেকে বেস্ট এঁকেছে হচ্ছে এই দেখুন এই বজরং বলিটা দেখি এই বজরং বলি সব বেস্ট টাকা হয়েছে 1 4 1 জাস্ট মানে জাস্ট অ্যামেজিং আর যিনি ড্র করেছে আমি তাকেও দেখাচ্ছি কি নাম তোমার গাইজ এই পেন্টিংসগুলো দেখো একটু পরে দেখাচ্ছি এই এত অ্যামেজিং অ্যামেজিং আর্টিস্টগুলো যে পেন্টিংসগুলো করেছে তাকেও দেখাচ্ছি দাদা কোথায় কোনটা ওটা দেখাচ্ছি আমি হ্যাঁ? আচ্ছা দাদা আপনার নামটা কি রূপম রূপম রূপম তো বন্ধুরা ইনি হচ্ছেন সেই ফেমাস আর্টিস্ট যে এত এই দেখুন এইগুলো করেছে দাদা সত্যি বলছি আপনার মানে আপনার হাত জাস্ট দারুণ আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি দমদম এয়ারপোর্ট কই থাকি দমদম এয়ারপোর্ট বা কাছাকাছি মানে আমার জায়গায় থাকে আমি থাকি আপনার নাগের বাজার দাদা বিশ্বাস করুন এত সুন্দর আপনার চাকার হাত জাস্ট বলার মতো না অপূর্ব অপূর্ব জাস্ট অপূর্ব গাইস এই দেখো Oh my! That's the best! তাদের একগুচ্ছ মনোজ প্রকাশ অনুষ্ঠান আগামীকাল না এটা স্প্রে এটা স্প্রে না স্প্রে না তাদের কাছে আত্মসাথী কলকাতা প্রস্তাব জানায় কলকাতা বন্ধ করে এটা দেখেই নিলে কত সুন্দর জাস্ট মানে পেন্টিং মানে এত ভালো না সিরিয়াস আমিও সেল করে দেবো আমার পাবো তো তুমি কেন করছো তুমি এখন আমার তো স্কেচ তাই হোক এবারে আমরা এখান থেকে বেরোবার পালা বেরোই এই বেরোবো তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো আচ্ছা। হ্যাঁ ওটাই খুব লক্ষ্মী মেয়ে চুপচাপ বসে আছে কোনো ডিস্টার্ব নেই কিন্তু আমার কাছে নড়াচড়া করলে কোনো ব্যাপার নিজেই আঁকে এই জন্য সুন্দর বুঝতে পারে আর দম নেই বসে বসে আছি জ্যামের লাগানো পাবে না side side side side side এটা আমি ভাবছিলাম তুমি নাকি উবের টুবের বুক করে বসে রয়েছে ওই তো বুক করবে কর বুক কর দাদা বুক করে দেন দাদা কি আছে দাদা কি হয়েছে